তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আমাকে ছেড়ে দাও আমার রহম করো তুই আমাকে দয়া দেখেছিলি তুই আমাকে বেরি ধোয়া খাইয়ে খাইয়ে মেরেছিলি বলেন কি আমিও তোকে ঠিক সেইভাবেই এখন মারব বুঝেছিস ইন্সপেক্টর স্যার আমাকে বাঁচিয়ে নিন আরে কাকা বাস তো তোমায় নিতেই হবে আমি জানতাম বেটা তুই বিড়ি খেতে নিশ্চয়ই আসবি বাবা তুমি তো মরে গিয়েছিলে এখানে আবার কি ছিঁড়তে এসেছো বিড়ির প্যাকেট ছিঁড়তে কতদিন বিড়ি খায়নি উপরে তার পান বিড়ির দোকান নেই তোমার যদি আমার উপর একটুখানি দয়া হয় তাহলে দশ প্যাকেট বিড়ি আর দেশলাই আমার মৃতদেহের ওপর রেখে আসবে ভুলবে না কিন্তু বলেন কি ভুলবে না জানো বিডিয়ার দেশলাই পলজ বাকিয়া শাড়ি